ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা আপনি চাকরি নিয়েছেন ঘুষ কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন যেটা হারাম অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই নিজেরা সাইদা দিই ঘুষ করলে চাওয়াও লাগে না আজকাল আমরা সাইদা দিই যে ভাই নেন এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই তো এই যে ঘুষ এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন কোনো হারাম কাজ করতেছেন না তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেজন্য সারা জীবনের চাকরি সব উপার্জন হারাম হয়ে যাবে না শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন তার জন্য আল্লাহ কাছে কি চাইবেন মাপ চাইবেন ইস্তেকফার করবেন সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হালাল হবে কিনা জাতীয় সঞ্চয়পত্রে আমরা সঞ্চয়পত্র যে টাকা দিয়ে কিনি সেই টাকার বিপরীতে আমাদেরকে অতিরিক্ত মুনাফা দেয়া হয় এটা স্পষ্টত সুদ কারণ এটা বাণিজ্যিক ভিত্তিতে নেওয়া হয় না যে তোমার থেকে টাকাটা নিলাম এই টাকাটা আমি বাণিজ্যে খাটাবো ব্যবসায় খাটাবো এরপরে পার্সেন্টেজ তুমি এত পাবা আমি এত পাবো এরকম কোনো ভিত্তিতে নেওয়া হয় না অথচ আল্লাহ বলেছেন ওয়াহাল্লাহ বায়া ওয়াহার রিবা বাণিজ্যিক ভিত্তিতে কারো টাকা নিয়ে আপনি ব্যবসা খাটিয়ে লাভের অংশ দিয়েছেন আগের চুক্তি অনুযায়ী সেটা জায়েজ আছে কিন্তু থোক টাকা নিয়ে বলতেছেন তোমাকে এত টাকা দেব আমি ব্যবসা করব না ফালা রাখবো এটা তোমার দেখার দরকার নাই তুমি নির্দিষ্ট ধরামাদা টাকা শুধু পাইতে থাকবা মাসে মাসে এটা হলো সুদ এই সুদকে আল্লাহ তালা হারাম করেছেন বিধায় এই সঞ্চয়পত্র বলেন আর যেটাই বলেন এইভাবে অনেক সময় দেখা যায় ডাক বিভাগ বিভিন্ন এরকমভাবে ইয়ে ছাড়ে সেগুলোতে আমি নির্দিষ্ট টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনলাম এবং সেটার এগেনিস্টে সেটার বিপরীতে আমি মুনাফা নিলাম লভ্যাংশ নিলাম ইন্টারেস্ট নিলাম নাম যেটাই দেন সেটা সুদ হবে সেটা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না আমি একজন ব্যবসায়ী অনেকের সাথে আমার লেনদেন আছে অনেকে আমার কাছে টাকা পায় আমি অনেকের কাছে পাবো যদি হঠাৎ আমার মৃত্যু হয় যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যদি আমার পরিবার টাকা না দেয় তাহলে শরীর বিধান কি খুব দরকারি একটা প্রশ্ন আপনি লোন নিয়েছেন হাওলাত নিয়েছেন জীবনে চলার জন্য লোন হাওলাত করা লাগতেই পারে অনেকে লোন হাওলাত করলে এটাকে খারাপ ভাবে দেখে না এটা কোনো খারাপ কিছু না আমাদের নবী করিম সাল্লাম হাওলাত নিছেন না নেন নাই মুসলমানের থেকে তো নিচে নিছেন এক ইহুদির কাছ থেকেও ধার নিয়েছেন বিধায় মানুষের প্রয়োজনে মানুষ ধার নেয়া দেওয়া এটা করতেই পারে মুশকিল হলো ধার নেয়ার পর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমন প্রতারণা করে যার কাছ থেকে ধার নিছে মনে হয় যে তারা চিনেও না ধার নেওয়ার পর ওই লোক যে বেচারা ধার দিছে সে এবার ভিক্ষুকের মতো তার পিছু পিছিয়ে ঘুরা লাগে যেই দোকানদার বেচারা বাকি দিছে উপকার করছে এরপরে সে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না আরেক দোকান থেকে যায় সদাই খায় এই রোগগুলো আমাদের সমাজে আছে না নাই নবী করিম সাল্লাম বলেছেন খেয়ারুকম আহসানুকুম কদা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান সে যেই মুসলমান কারোর কাছ থেকে হাওলাত নিলে দোকান থেকে বাকি নিলে লোন ধার দেনা নিলে টাইম অনুযায়ী পরিশোধ করে টালবাহানা করে না ঘোরাঘুরি করায় না এবং বাটপারি করে না এবং চিটারি করে না দেনাদারকে পাওনাদারকে ঘুরায় না এই ব্যক্তি হলো আসল ভালো মুসলমান ভালো মুসলমান শুধু লেবাসে পোশাকে হয় না লেনদেনে কায় কারবারে মানুষ ভালো মুসলমান হয় সেটা আমরা করি না ভাইরা আমার এখন কথা হলো আপনি ব্যবসা করতে গিয়ে দেনা করেছেন আপনার ঘোরানোর উদ্দেশ্য নাই কিন্তু আপনি পারেন নাই দিতে যে ভাবে বিপদে পড়ে গেছেন আপনার কর্তব্য হলো পরিবারকে ওসিয়ত করে যাওয়া আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো আছে আমি যদি জীবদ্দশায় দেনা পরিশোধ করতে না পারি তাহলে এগুলো বিক্রি করার পর আমার সম্পদ থেকে যেন দেনা পরিশোধ করা হয় এমনকি আপনি ওসিয়ত না করলেও ওয়ারিসদের উপরে ফরজ কর্তব্য হলো তার বাপ তার ভাই তার মা তার বড় ভাই তা বা তার যে কোনো নিকটাত্মীয় মারা গেছে তার মৃত্যুর পর যদি পাওনাদার থাকে এক নম্বরের কাজ হলো তার সম্পদগুলো সবগুলোর মূল্য বের করে বিক্রি করে সেগুলো থেকে আগে পাওনাদারকে বিদায় করতে হবে পাওনাদারকে বিদায় করার পরে যদি কিছু থাকে তাহলে ওয়ারিসরা ভাগযোগ করে নিবে আর না থাকলে নাই কথা কি বুঝাতে পারছি কিন্তু সেটা আমরা করি না এই জন্য যিনি দেনাদার তার কর্তব্য ভালো করে ওসিয়ত করে যাওয়া টাইট করে যাওয়া এবং আশঙ্কা থাকলে নিজে থাকতেই যত সম্ভব দেনা পরিশোধ করে যাওয়া যারা মানুষের টাকা ঘুরাচ্ছেন এবং মনে করতেছেন যে আমি অনেক আমল টামল করে জান্নাতে চলে যাব তারা ভালো করে শুনে রাখেন মানুষের টাকা নিয়ে যারা পরিশোধ করে নাই এই মানুষগুলো তাদের জান্নাতে যাওয়া ঝুলন্ত থাকে তারা জান্নাতে যেতে পারে না যত নেকামলি করুক ওই মানুষের পাওনার যে মামলা এই মামলা আল্লাহর আদালতে আমাদের পরিশোধ করা ছাড়া এবং একটু আগে আপনারা খালিদ হোসেন সাহেবের বক্তব্য থেকে শুনতেছিলেন আমিও পথ থেকে শুনছিলাম তিনি বলছিলেন যে এইরকম মানুষ যে মানুষের দেনা রেখে সে দুনিয়া থেকে চলে গেছে নবী করিম সাল্লা সাল্লাম নিজে তার জানাজা পড়তেন না অন্য সাহাবিদিকে বলতেন তোমরা পড়ো সে মুসলমান ঠিক আছে জানাজা পড়া হবে ঠিক আছে কিন্তু নবীজি পড়তেন না সমাজের গণ্যমান্যরা পড়বে না ইমাম সাহেব পড়বে না মোয়াজ্জেন সাহেব পড়াই দিবে তার জানাজা যাতে করে মানুষের টাকা নিয়ে টালবাহানা করতে মানুষ চিন্তা করে এই জন্য যারা মানুষের কাছ থেকে হাওলাত নেন অথবা ধার দেনা করেন বাকি নেন তারা টাইম মতো পরিশোধ করবেন তো ইনশাল্লাহ যদি আপনার চেষ্টার পরে আপনি দিতে না পারেন আপনার ইচ্ছার কোনো ত্রুটি নাই বিপদে পড়ে গেছেন নিরুপায় হয়ে গেছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন বান্দার যদি ইচ্ছাকৃত অন্যায় না হয় সেই ইচ্ছাকৃত মানুষের ঘুরায় নাই কিন্তু বেচারা ফেসে গেছে এবং তার কিছুই নাই আসলে দেওয়ার মতো তাহলে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এবং পাওনাদারকে আল্লাহ তালা খুশি করবেন যদি সে আল্লাহকে